ওগে ভাগে এটা খায় গে এটা এরো খায় রে এই দাঁড়া রে দাঁড়া আগে এগুলা শেষ করে দিয়ে মোর বাগান হান্ডে কোনো খা ময়া যায় নাই জারুয়া গিলার আচ্ছা এবার একটা লোক থুবাই লাগিয়ে মোক জ্যাং করে হোক না আজি আজি পেপারত দিয়ে দিম একটা লোক লাগিবে কাজের বাগানে দেখা দেখাশোনার এত ওরা বাগান হান এখানে সামলা যায় না এগুলা সহ্য হয় না এবার একটা লোক থুবাই লাগিবে দাদি ওই কি বেলা পার্টিরে ফোন করবো একটা কোনো চেহারা ভেঙরা আসে না নেই হ্যালো তোটা কোনো চেহারা ভেঙরা আছে রে এ মোর বাগানখানে মানে ওই গাছের বাগানখান যেখানে আছে না ওটা একটা চেহারা থোয়া লাগবে এই শালা ঝাড়ুয়াগুলা খাদা কাম নেই ডেলি আসবে বাগান হাঁকিবে গেনু মারি রে এরম হাগন দিছে এরম গন্ধ পোষা পোষা রে ঠিক আছে তো পাঠাই দে চেহারা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মই এঠে আসো বাগানখানে গরুতে আসো ঠিক আছে A few moments later. আচ্ছা মালিক তোমাক বোলে বাগানখনত এনে কামালে লোক লাগে একটা তো লাগিলে এ হাগুরা লোক পিটি পারতেন হাগুরা লোক আমাও তো আসি আমাও তো অনেক কামটা মন চাইছি আমাকে কি কামখান দিবা পারিবেন এখন পড়াশোনা কত দূর করছেন আগত পড়াশোনা বেশি দূর করি মাত্র 9 পাস কামখান কোনো আমার দরকার আছে তো উড়ার টানে আসিনি তোমার আচ্ছা দুধ খাওয়া দালা উঠিছো তো দুধ খাওয়া দালা উঠে নাই উঠিম উঠিম ভাব কেন কাম খান কি দিয়া হইলেন আমার কথা পাইছো কামের কথা তো ওরা তো দেওয়া যায় কিন্তু আতি ওসুলে লোকলা হাগাইছে না শালা গিলা তোমাক আতি ওসুলে চিন্তা করবার না ওখান মুই একলাই আছি বুঝে তো তোমাক খালি অ্যামাউন্টটা ক যদি হয়তো ক তো আমি কাল তোমার লাগি পড়ি আচ্ছা তোমাক কত লাগে বাদ বাকি মানে মালিক গিলা তো দেশে পঁচিশ তিরিশের কাছাকাছি তে তোমার কেন এরা মোর রুডে মালিকে তোমার কেন আজ চিনা জানা হন দেন ছাব্বিশ সাতাইশ দেন খুশি করি নাকি মা আচ্ছা ভাবনা চিন্তা করে দেখো আমার তো সেনং মানে অনং আমার নাই বুঝছেন চিন্তা করে কি তে মোর রিডে লাস্ট দাম যে মুই পঁচিশের নিচত আসিবা পাবানো তোমার যদি হয়তো কবা পারেন যে লোকলা হাগাইতে দারু আগিলে ওই বাস কেন কুটি ছেলে দিয়ে পারিবেন কি উইলে মুই আসলে তোমার বাগান ধরনের পরশু তো তোমার বাগান একদম পরিষ্কার কোনো গু থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ তোমার তাহলে কালি দেখায় লাগে বড় আচ্ছা হ্যাঁ, আচ্ছা কালি কি যাবে মানে না এলা দিকে লাগে বড় না না আজকে দিনে আমার বাড়ি যায় সবাইকে কই যে মুই চাকরি টাকরি পাইছু হ্যাঁ। তো কাল তো আমার লাগিবে সকালে চলে আসিম কেন বিয়া টিয়া লাগিছে নাকি তোমার বিয়া টিয়া লাগানি কালি আমি সকালে করে চলে আসিম বিশালে তোমার দেখিয়া দেন বুঝলেন তো আচ্ছা ঠিক আছে কালি আইছেন তাই আচ্ছা ঠিক আছে যাইতে তাহলে হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমার এতিয়া আর কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শালা যতদিন তো আমি এই বাগান হানা দা রইছু মোর ভয়তে এখানে কাউ হারিবাই না আছে রে ওকে বাবু এত এখানে মোক ভয় করছে যে বাবু রে না মালটা তো দেখা যায় ভালোই ডিউটি করে দিচ্ছে চাঁড়া রাখে লস হয়নি ঠিক আছে তাই আজি আমি চেক করে দিই দেখুক কেন হা পরিষ্কার করল মোর বাগান হান হেভিকি দাদা তো শখ শখায় বুঝা আছে প্যান জামালা খুলে নে বাগানের পিছন বেগে যায় না বসিম দেখিম তো দেখা না নাই তো ভালো পরিষ্কার করছে দেখা পাচ্ছ তো আমি চারিগা দেখি ওরে সালা একদম মনে ধীরে বসে ভাত খাওয়া যাবে কিরে কি খবর আইছেন বাগানটা ভালো পরিষ্কার রাখিছেন পরিষ্কার মানে প্রতিদিন ডিউটিতে সকাল থেকে রাতি অব্দি খাওয়া দাওয়া অবধি হলেও আমি বসে ভাত খাচ্ছি বুঝলেন তো আচ্ছা বুঝাই তো যাচ্ছে চলো দি হ্যাঁ। পিছন দিকে দেখে আছি পিছন দিকে বলে লোক চলো চলো আচ্ছা চলো চলো চলো চলো দেখি বানান চলো ও কিবা কি জানি করছে লাল লাল কি করছে রে হ্যাঁ মুহ তো দেখুন চলো চলো ওই রে কাই রে ওই ওই ওই মালটা গেল গেল গে রে পিটবা গেছে না বন্ধুত্ব করে গেছে তো গেছে গে কি দেয় বলেন কোটে নাই লোকটা খেলে ও বাবা অনেক ভিতরে যদি বাইক ধরে নেবে দিমা বুধুরে কি A few moments later. আমি না यार আমার মালিক তোমার আর বাগানের নমানি বুঝলেন তো এত ঝামেলা টামেলা উলে আমার পছন্দ হয় না আমার বেতন তেতন যা হয়েছে ওগুলো তোমার আমাকে দিয়ে দাও কিসের বেতন দে তোমার এগুলা বাগানের পিছন কি পচাই দিছেন উনত্রিশটা দিন আমার কাম করনি কালিকার দিনটা করলে না আমার আমার পয়সালা পাসি একটা দিনে না আমার যত পয়সা না না ওইলা কোনো খাবেন নাই ওইলা আমার দিবা লাগিবে মানে দিবা লাগিবে শালা এবি কিতে লোক লাগা আছে বলে মাথা ঘুরে পড়ে আছে কাও ওইটা না হয় তো আমার তো ওইটা দেখবে তোমাকে আমার কইছেন পিছনে খান দেখিবে আমার তো সামনের খান দেখিছি পিছনে খান কাজ না ওইলা আসি আগিবে আমাকে জানি না আমার দিবা না কোনো পয়সা মানে মানে আমার পয়সা দিবা মানে আমার পয়সা দিবা মানে আমার পয়সা দিবা মানে আমার পয়সা দিবা মানে